ভাইয়া শুনেন আপু কিছু বলবেন জি ভাইয়া আমরা তো আপনাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য আসছিলাম ও আচ্ছা ঠিক আছে ভিতরে আসেন তুমি একটু সামনে যাও আমি ওই ভাইয়ার সাথে কথা বলে একটু আসতেছি ভাইয়া এইমাত্র যে লোকটা বের হয়ে গেল উনি আপনার কি হয় যিনি মাত্র বেরিয়ে গেল উনি আমার বস উনি ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা উনার ট্রেনিং সেন্টার ছাড়া আরও দুইটা আইটি সেন্টার আছে বুঝতে পারছেন ও আচ্ছা ভাইয়া কিছু যদি মনে না করেন আপনার বস কি বিবাহিত না না বস তো বিয়ে করেনি কি বলেন আপু আমার তো তো কথা বলার সময় নাই আমি তো অনেক ব্যস্ত আপনি যে কাজটা করতে আসছেন ওই কাজটা শেষ করি আচ্ছা নাহিদ তুমি আমাকে এখানে আনলো কেন এই বিকালবেলা বস একটা মেয়ে ভর্তি হবে তো এই জন্য আপনার কি বিকালবেলা ডাকছিলাম আমি আপনি বুঝলাম না মেয়ে ভর্তি হবে অফিসে ভর্তি হবে আমার মনে করো তোমার যে ম্যান পাওয়ারের অফিস ওখানে ভর্তি হলে ওখানে যাবে আইটি সেন্টারে যাবে তো এখানে আসবে কেন বস তাহলে আচ্ছা বস কি তোমার সমস্যা কি হলে বলো তো বস আসলে একটা মেয়ে আসছিল তো এসে মেয়ে তুমি বারবারই বলতেছো একটা মেয়ে একটা মেয়ে মেয়েটাকে বস আমি তো চিনি না ভর্তি ওনার মানে ট্রেনিং সেন্টারে ভর্তি হবে এই জন্য আসছিল বুঝলাম না তুমি তুমি কি সমস্যা কি তোমার তো বুঝলাম না নাই বাস এই যে এই এটা তুমি এখানে তোমার সাথে আমার কিছু কথা বলার আছে আজ দীর্ঘ আট বছর পরে তুমি আমার সাথে কি কথা বলার জন্য আসছো তোমার সাথে তো কোনো কথা নেই আমার আমি তো দিব্য অনেক সুখে আছি তুমি চলে গেছিলে আমার টাকা ছিল না অর্থ ছিল না সম্পদ ছিল না এমনকি আমার না অনেক শখ ছিল মিডিয়াতে কাজ করার আমি মিডিয়াতে কাজ করতাম তুমি সেটাও পছন্দ করতাম না সবকিছু কি তুমিই বলবে আমার কিছু বলার নাই তাহলে কেন আজ দীর্ঘ আট বছর পরে আমার জীবনে তোমার ফিরে আসার দরকার নেই কারণ আমি অনেক সুখী আছি আর তুমি তুমি না হলে মেয়েটাকে আমি না ভুলে গেছি তোমাকে না আমার একবার মনে পড়ে আমারও তো দুই একটা কিছু কথা বলার ছিল হ্যাঁ এটা সত্য মনে পড়ে কিন্তু সেটা তোমাকে না জন্য তুমি চলে যাও আমি ভালো আছি আমাকে ভালো থাকতে দাও আমি চাই না আমার ওই কলঙ্কিত হতে আমার সামনে আসুক তুমি আমার একটা কথা শোনো আমি তো বাবাকে তোমাকে কিভাবে গ্রহণ করতাম আসলে তোমাদের মতন তোমাকে আমার এখন সহ্যই হয় না তোমাকে আমার একদম সহ্য হয় না তবে একটা কথা আমি স্বীকার করি তোমাদের মতন মেয়েদের জন্য আমরা না খুবই হ্যাপি তার কারণ তোমাদের জন্য আমাদের এই কালো অতীত ভুলে থাকার জন্য আমরা না হার্ড ওয়ার্ক করি আর যার জন্য আজ আমি প্রতিষ্ঠিত এর জন্য আমি তোমাকে লক্ষ কোটি ধন্যবাদ জানাই কারণ তুমি যদি সেদিন আমাকে ওইভাবে কষ্ট না দিতে তাহলে মনে হয় আমি উপরে ওঠার সিঁড়িগুলো পেতাম না পরিশ্রম করার যে অনুপ্রেরণাটা সেটা মনে পেতাম তুমি আমার একটা কথা শোনো আমি তো বাবাকে কিভাবে গ্রহণ করে নিতাম আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে তুমি একটা বেকার ছেলে ছিলে আমি তোমাকে কতবার বলতাম তুমি একটা কিছু করো একটা কিছু করো তো আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি এখন খুবই ভালো আছি দুইটা আইটি সেন্টার একটা ট্রেনিং সেন্টার এই নিয়ে সারাদিন ব্যস্ত থাকি তো তোমার কথা কখন ভাবো আর আমি তোমার কথা মনে করি তোমাকে আমি নাচ গান করতে অনেক মানা করেছি কিন্তু তুমি আমার কথা একটাও শোনো দেখো সারাদিন ঘুমিয়ে না হ্যাঁ এটা স্বীকার করি তুমি লেখাপড়া অনেক ভালো ছেলে কিন্তু একটা ভালো স্টুডেন্ট হয়ে কিছু না করলে আমি কিভাবে আমার বাবা মাকে বলতাম আমি যাকে জীবনে চাইতে বেশি ভালোবাসি সেই ছেলেটা একটা বেকার তার বাবা তার বাবা সামান্য একটা ব্যবসায়ী আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে আমি দেখো তোমাকে ঠকাতে চাইনি কিন্তু তোমার জন্য তুমি এই কষ্টগুলো পেয়েছো তুমি চলে যাও আর নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করো না আর ও আমাকে বলছিল যে তুমি নাকি হ্যাঁ ট্রেনিং সেন্টার ভর্তি হো হ্যাঁ তো হাসি পাই হ্যাঁ তোমার বাবা তোমার বাবা আমার টাকা পয়সা ছিল না তোমার বাবা তোমাকে বড় লোকের ছেলের হাতে বিয়ে দিছে আজ তোমার বড় লোক স্বামী তোমাকে বিদেশ পাঠাবে টাকা ইনকাম করার জন্য হ্যাঁ যে স্বামী তার বউকে বিদেশ পাঠায় সে কেমন স্বামী হতে পারে বলো চলে যাও আমি আমার হয়তো সময় নষ্ট করার সময় নেই কারণ আমার এক মিনিট সময়ের অনেক দাম তোমার এখানে সময় দেওয়ার আমার কোনো সময় নেই তুমি চলে যাও না নেক্সট টাইম তুমি আমার সাথে এমন কাজগুলো করবো না ঠিক আছে হায় রে ভালোবাসা তুই এতটাই নির্দয় আমার ভালোবাসাটা সে একবারও বুঝলো না